অবশেষে কাদিয়ানিদের বিরুদ্ধে লড়াই করে সুন্নিয়াল জামাত এবং ইসলামিক সংগঠনগুলি জয় হয়েছেন তাদের মধ্যে একজন শহীদ হয়েছেন কাদিয়ানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তারপরে কাদিয়ানিদের বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লামা শরীফুল ইসলামের জিব্বা কেটে দিয়েছেন দুর্বৃত্তরা এবং তাকে হামলা করে তাকে অনেক মারধর করা হয়েছে এ বিষয়ে আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি এবং তাদের সংগঠন এবং সুন্নিয়ল জামাতের সংগঠন তারা সবাই মিলে মামলা করেছেন তাদের বিরুদ্ধে তবে যোগে যোগে নবীর দুশ্মন আওলাদের রসুলের দুশ্মন বিশ্বনবীর দুশ্মন বের হবে তাদেরকে প্রতিহত করতে হবে সবাই মিলে তবে এই বর্তমানে কাদিয়ানিরা যা শুরু করেছেন তারা নবী দাবি করছেন তারা বলতেছেন আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম নাকি শেষ নবী নন তারপরেও নবী আছে তবে তাদের এই মিথ্যা যুক্তি তারা বিভিন্ন মাধ্যমে প্রচার করছে এবং তাদের এই সংগঠনের মধ্যে যারা উপস্থিত হন যারা তাদের সংগঠনের ভিতরে রয়েছেন যারা তাদের কথা মানেন তারা একদম কাফের তারা নির্গাত জাহান্নামী এটা বিশ্বাস করতে পারেন সমস্ত মুসলিমগণ তবে আমরা বিশ্বাস করি একটাই আল্লাহ এক আল্লাহর পর একজন রসুল পাঠিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং আমরা তাদের আমি আমরা যত মুসলিম রয়েছি তারা সবাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালো সম্পর্কে আমাদের ধারণা অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার হওয়া উচিত কারণ আমাদের সমাজে সব শ্রেণীর ওলামায়করাম শুধু আমাদের সমাজে নয় সারা বিশ্বের মিডিল ইস্টের প্রতিটি দেশে পাকিস্তানে বাংলাদেশে মালয়েশিয়া সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিগুলোতে কাদিয়ানিদেরকে ওলামা একরাম ভাসব তার জন্য জীবন দিয়ে আমরা শহীদ হব আমরাও আশা করি আমরাও শহীদ হওয়ার পরে আমরা রসুলের জন্য রসুলের আওলাদের জন্য সাহাবাই ক্রামের জন্য আল্লাহ তালার জন্য আমরা শহীদ হতে প্রস্তুত আছি তবে আমরা বিশ্বাসঘাতকতা করতে রাজি নই কাদিয়ানিদের বিরুদ্ধে আরও বেশি বেশি লড়াই করে তাদেরকে প্রতিহত করতে হবে প্রয়োজনে তাদের সাথে যুদ্ধ করতে হবে কারবালার মতো প্রিয় দর্শক তবে আজকে এই কাদিয়ানি শিয়াদের বিরুদ্ধে কথা বলার কারণে হক কথা বলার কারণে অনেক সুন্নিয়ত আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদেরকে শহীদ করা হয়েছে তবে তাদের ভাগ্য ভালো তাদের কোপাল অনেক ভালো তারা সাহাবিদের মতো শহীদ হতে পেরেছে এই সমস্ত জাহান্নামীদের কাছ থেকে শহীদ হয়ে বেহেস্তের টিকিট নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছে একজন মানুষ একজন মুসলিম শহীদ হওয়া অনেক ভাগ্যের বিষয় তবে এই কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে শরীফুল ইসলাম বক্তা তার জিব্বে কেটে দিয়েছে তারা এবং তাকে অনেক মারধর করেছে এবং কাদিয়ানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একজন ভাই শহীদ হয়েছেন তবে এই শহীদের বিনিময়ে আজকে কাদিয়ানিদের সম্মেলন করা বঞ্চিত করা হয়েছে তাদের সম্মেলন করা হয়নি এই কাদিয়ানিদের পিছনে যারা রয়েছে যারা এই সংগঠনে যুক্ত রয়েছেন তারা নির্গাত জাহান্নামী নির্গাত বোকা নির্গাত মুরুক্ষ জাতির দল